সব বলেছে রাইস্টারের সাথে লাইভ স্ট্রিমে যে ঝামেলা হয়েছে সেটা কাস্টম খেলে মিটিয়ে নাও কাস্টম খেলতে তো এসেছি ওই তো রাইস্টার এসে গেছে রাইস্টার দেখো তোমাকে কাস্টম চ্যালেঞ্জ করতে কে এসেছে সালা কোথা থেকে সেই করোনা আসলো করোনার জন্য লকডাউনে পুরো বাস হয়ে গেল কিছু মনে করতে পারছি না কিছু পারছি না আমার কিছু দেখা না শোনা গো আমার মাতাল সারা লকডাউনে বসে বসে গেম খেলেছে এখন বলছে কিচ্ছু করছি না নে পাগলি দেখেলা কি মোহব্বত আহারে তুমি না থাকলে আজকে আমি ফেল করে যেতাম হ্যাঁ? ও তো মনে করার চেষ্টা করলাম তুমি ঠিকই ধরেছো লকডাউনে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলেছি আর কিচ্ছু মনে করতে পারছি না তুমি আমাকে বাঁচালে তাই আচ্ছা সবাই শোনো আমাদের ফ্রি ফায়ারে লোনুর পার্মানেন্ট করে দিয়েছে यार तो हमें लाइक बराबर <laughs>